তার বই উপহার দিয়েছিলেন খুব চিত্তাকর্ষক খুব বা পড়তে ভালো লাগতো উপহার করেছি যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত এই কাজুর উৎসব আপনারা দেখতে পাচ্ছেন তখনকার দিনে উনিশশো এই বইয়ের পিছন দিকে উনিশশো সাতান্ন সালের যে সমস্ত পত্র পত্রিকাগুলোর উচ্ছ্বসিত প্রশংসা আছে ছোট্ট করে সেগুলো বলে নিই তাহলে বুঝতে পারবেন কতটা সারা জাগিয়েছিল আনন্দবাজার পত্রিকা সাতাত্তর সালে উচ্ছ্বসিত প্রশংসা করেছে দেশ পত্রিকা তখন সাপ্তাহিক ছিল এখন পাক্ষিক দেশ পত্রিকা উচ্ছ্বসিত প্রশংসা করেছে যুগান্তর ছিল কাগজটা এখন উঠে গেছে যুগান্তরে হয়েছিল শিশু সাথী খুব ভালো রিভিউ করেছিল এবং কৃত্তিবাস প্রবীণ মুখোপাধ্যায়ের সম্পাদনায় পৃথিবীবাস পত্রিকাটাও উচ্ছ্বসিত প্রশংসা করেছিল এই বইটা সম্বন্ধে যাই হোক সেই বই থেকে আমি একটা গল্প পড়ছি প্রথম গল্প পরপর প্রথম গল্প পড়বো তার মধ্যে প্রথম গল্প তর্ক পঞ্চাননের ডাকাত ধরা কাদিকান্ত তর্ক পঞ্চানন বর্ধমান জেলার মানকরের কাছাকাছি একটি গ্রামে বাস করিতেন সেই গ্রামের নাম ছিল পলাশবাড়ি সেখানে চাষা ধোপা নাতি গোয়ালা বাগদি ও কায়াসল ছিল বাস বেশ সমৃদ্ধ পল্লী হাটবাজার পাঠশালা চতুষ্পাটি সবই ছিল হাটে ও বাজারে নানা জিনিসপত্রের আমদানি হইত গ্রামের চারদিক বেরিয়া খাল দূরে দামোদরের একটা বাঁক তখন রেলগাড়ি ওই দিকে যায় নাই গ্রামের উত্তর ও পূর্ব দিকে দিগন্ত প্রসারিত বিশাল প্রান্তর কালীকান্ত তর্ক পঞ্চায়ন সে গ্রামের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন তর্ক পঞ্চায়ন মহাশয় ছিলেন ন্যায়শাস্ত্রের দিগ্বিজয়ী পণ্ডিত দেশ বিদেশ হইতে তাহার যেমন নিমন্ত্রণ পত্র আসিত তেমনি ক্ষেত খামার দিঘি পুষ্করিণী আম কাঁঠাল নারিকেল ও তালের লাগান বা তালের বনেরও তিনি ছিলেন অধিকারী সেই বনের পাশে ছিল একটা বিরাট দিঘি দেবীর নাম কৃষ্ণাদিনী কালীকান্তের পিতা কৃষ্ণকান্ত শিরোমণি মহাশয় গ্রামের জলবস্ত্র দেখিয়া একবার দেশ বিদেশ ঘুরিয়া যে অর্থ ও তৈজসপত্র লাভ করিয়াছিলেন সে সমুদায় ব্যয় করিয়া এই দিঘি খনন করিয়াছিলেন খনন করাইয়াছিলেন দিঘির গভীর কালো জল ছিল সুপেয় গ্রামবাসী নারী পুরুষ ছাড়াও দু গ্রাম হইতে লোক আসিয়া এই দিঘির জল কলসি ঘুরিয়া লইয়া যাইত দেবীর নাম দেওয়া হইয়াছে তো কৃষ্ণ দেবী লোকের মুখোমুখি হইয়াছে কৃষ্ণা দেবী এই দেবীর উত্তর পারে মাঠের ধারে একদল বাগদি বাস করত তৎপঞ্চরণের বাড়ির উত্তরে যে মাঠ সেই মাঠ দুজন বিস্তৃত সেই মাঠে প্রায়ই হইত ডাকাতি ও রাহাজান আশ্চর্যের বিষয়ে এই যে বিশাল বিস্তৃত মাঠের মধ্যে একটিমাত্র তালগাছ ছিল সেই তালা গাছের কাছে ছিল আরেকটি দিঘি সেই দিঘির নাম ছিল ডাকাতের দিঘি ডাকাতরা সেই পথে কোনো গ্রামের যাত্রীকে পাইলে তাহাকে মারিয়া ওই দিঘিতে ফেলিয়ে দিত এবং তাহার সর্বস্ব লুটিয়ে নিত ওই যে বাঘিদের কথা বলিলাম তাহারাও ছিল গ্রাম ডাকাত তারা গ্রামে কোনো ছুরি ডাকাতি বা রাজেন করতো না তর্ক পঞ্চায়নের ভয়ে বাগবিদের সর্দার নিতাইকে তিনি প্রতিদিন সকালে হাঁক ডাক দিয়া তাহার গতিবিধি সন্ধান লইতেন কিরে নিতাই বাড়ি ছিলি তো নিতাই উত্তর দিল হ্যাঁ দেবতা তর্কপঞ্চন বলতেন ওরে চুরি ডাকাতি করে কারো পেট ভরে না চাষবাস কর আর এসব করিস নি একদিন ধরা পড়বি এই যে এ কোম্পানির আমল নিতাই করজোরে বলিত আগে সেসব জানি বুঝিও সব তবে শয়তানটা যে রাত দুপুরে জাগিয়ে তোলে তর্কপঞ্চন নিতাইয়ের উত্তরে হাসিতেন মাত্র এই নেতাই কিন্তু মনে মনে ছিল তথ্য মন্ত্রণালয়ের ভীষণ শত্রু পলাশবাড়ি হইতে চারি ক্রোশ দূরে ছিল থানা থানা দারোগা ছিলেন পূর্ববঙ্গের একজন নাম করা পুলিশ কর্মচারী ডাকাতেরা তাহার দাপটে ভয় ভয় থাকিত তিনি সদরে লিখিয়া প্রায় পঞ্চাশ জন সেবাই সন্ত্রী পুলিশ রাখিয়াছিলেন তাহার থানায় তিনি প্রতিদিন একবার করিয়া ডাকাতদের ডাকিয়া ডাকাইয়া আনিয়া শাসন করিতেন ডাকাতরা জানিত ইহার মূলে আছেন স্বয়ং তর্কপণ জানা মাঝে মাঝে দারোগা রামসদায় ভট্টাচার্য তর্কপঞ্চানন মহাশয়ের বাড়িতে আসিতেন এবং সব বিষয়ে সন্ধান লইতেন এই জন্য ডাকাতেরা তর্কপঞ্চাননকে বড় ভালো চোখে দেখিতেন না লোকে বলিত তর্কপঞ্চাননের ভরা ভরা টাকা ডাকাতেরা সুযোগ পূজিত তখন তর্কপঞ্চানন বিদেশে শিষ্য বাড়িতে যান নিতাই সর্দার বাইরের ডাকাতদের সে সংবাদ দিত কিন্তু কোনো পার্টি সুযোগ পাওয়া যেত না তর্কপঞ্চাল মহাশয়তা জানিতেন এজন্য কোথাও যাইবার সময় সঙ্গে নিলেন চারজন ছাত্র আর কানাই ও বলাই নামে দুইজন গোয়ালা মল্ল কানাই ও বলাই ছিল বলিষ্ঠ জোয়ান মানুষ লাঠি ধরিতে তরবাদ করিতে তাহাদের তাহারা ছিল অদ্বিতীয় একশত জন ডাকাত দর্শকে ঠেকাইবার শক্তি ছিল তাহাদের আর তর্ক পঞ্চানন মহাশয় নিজেও ছিলেন দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ পঞ্চাশের উপর বয়স হয়ে গেল তাহার ঋতুদেহ সবল বাহু এবং দ্রুত গমনক্ষম পদযুগল দিব্য গৌরকান্তি চন্দন চর্চিত প্রকৃতির প্রভৃতির ও সকল প্রতিনিধির জন্য কেহ তাকে আক্রমণ করিতে সাহসী হইত না তিনি যে শুধু শাস্ত্র ব্যবসায় করিতেন তাহা নয় লাঠি ধরিতে এবং তরবাল খেলিতেও ছিলেন দক্ষ কিন্তু গোপনে গোপনে ডাকাত দল পরামর্শ করিয়াছিল মরিয়ার মাঝি একদিন পঞ্চায়নের বাড়িতে ডাকাতি করিতেই হইবে আশ্চর্যের বিষয় সে ষড়যন্ত্রের মধ্যে ছিল নিতাই সর্দার দুই সেবা তর্কমঞ্চন মহাশয় নবদ্বীপ গিয়াছেন নিতাইয়ের বাড়িতে হইল ডাকাতদের বৈঠক বৈঠকে স্থির হইল অমাবস্যার রাত্রিতে কর্কমঞ্চনের বাড়িতে ভাঙা দিতে হইবে ভিনগাঁয়ের ডাকাতরাও সেই কথায় সায় দিল শ্রাবণ মাস মাঝে মাঝে বজ্র নেওয়া হইতেছে অবিশ্রান্ত বৃষ্টি ঝমঝম শব্দ রাত্রিতে ঝড়বদা হইতেছে এমন সময় ডাকাতেরা পূর্ব পরামর্শ মতো তপমঞ্চনের বাড়ি ফিরিয়া ফিরিল ডাকাতেরা সর্বদার দিন দিনে সুযোগ বুঝিয়া চুপি চুপি পা ফিরিয়া আসিল জল কাটার জন্য তাহাদের পায়ের চুপচুপ শব্দ হইতেছিল এদিকে পাখাওয়াটার মধ্যে একখানা বড় তক্তকোষের উপর দত্তমঞ্চরণ মহাশয় শুইয়া আছেন মেঝেতে তাহার স্ত্রী জগদম্মা দেবী বসিয়া গল্প করিতেছেন ডাকা তারা জানিতে পারে নাই যে সেদিন সন্ধ্যার আগে তর্কপঞ্চলন মহাশয় নবদ্বীপ হইতে বাড়ি ফিরিয়াছেন কাজে নিরাপদ মনে করিয়া সেই ভীষণ দুর্যোগের দিনে তাহার ডাকাতি করতে আসিয়াছিল জগদম্বা বলিলেন শুনছ বাইরে মানুষ এসেছে চক্রপঞ্চমে উত্তর দিলেন এ দুর্যোগে কি এ দুর্যোগে কি মানুষ বেরোতে পারে ব্রাহ্মণী বললেন ওই সমশব্দ তত্ত্বপঞ্চমন বললেন ও শব্দ গরুর পায়ে গরুর চার পা তার পা ফেলার শব্দ আর মানুষের পা ফেলার শব্দ কি বুঝতে পারো না এই কথা বলিয়া জগদম্বা দেবী একটা হাঁড়ি উপর করিয়া তাহার ভিতরে ঘরের প্রদীপটি লুকাইয়া রাখিলেন তারপর তত্ত্বপঞ্চনকে বললেন উঠে বসো লাঠিটা আর সর্দিটা হাতে নাও এইবার তর্কপঞ্চন মহাশয় বুঝিলেন যে ব্রাহ্মণের অনুমান অসত্য নয় তিনি একটি জানলার পাশে আসিয়া উহা একটু ফাঁক করিয়া দেখিলেন বাইরে অনেক লোক সকলের হাতেই রকমারি হাতিয়ার একবার বিদ্যুতের চমকারিতে দেখিতে পাইলেন তাহার তাহার পূজা নিতাই বাদ্যি দস্যুদের অগ্রণী হইয়া পথ দেখাইতেছে বিকট চেহারা দেখাতে মাথায় ঝাঁকড়া চুল বাহিয়া বৃষ্টির জল ধুইয়া বসেছে সকলের হাতে লাঠি সর্দি কিংবা তরবার জগদম্বা দেখিতে পাইলেন জানলার নিচে একদল লোক শীত কাটিতেছে ভিতর হইতে ঢালুভাবে পরিমাণে বৃহৎ আট দুই চারিখানে ইট পথ পরিষ্কার হয় জগদম্বা দেবী ভয় কাঁপিতে কাঁপিতে আসিয়া চুপি চুপি স্বামীকে বলিলেন একদিকে শিথিল চোর আরেকদিকে ডাকা আর রক্ষে নেই বলো কি করি তর্কপঞ্চন বলিলেন চুপ করো দেখে নেবো কেমন ডাকা এদিকে তিনি শক্ত করিয়া মালকোচা মারিয়া কাপড় পরিলেন পরিতাটা মালার মতো করিয়া গলায় দিলেন এবং ব্রাহ্মণীকে বলিলেন দেখো ব্রাহ্মণী ভয় নেই তুমি কাপড়ে কাপড় কোমরে বেঁধে এসো যেমন শিথিল চোরেরা ঘরে ঢুকতে চেষ্টা করবে তেমনি ওই পাঠা বলি খানা দিয়ে দিবে মায়ের নামে বলি আমি সদর দরজায় আছি জয় মা কালী ব্রাহ্মণী বললেন কানাই গলায় কানাই গলাইকে কি করে খবর দিই বলো তো তত পঞ্চান্ন বললেন দাঁড়াও আমি দিচ্ছি এদিকে ডাকাতেরা তিন চারিজন আসিয়া সদর দরজায় হুড়মুড় করিয়া ধাক্কা দিচ্ছে দরজা হলো নইলে কেহ প্রাণে বাঁচবে না তত্ত্বমঞ্জন ভিতর হইতে হুঙ্কার দিয়ে বললেন নেতায় তোরই একদিন কি আমারই একদিন দাঁড়া এক পা নড়বি না আমি খুলে দিচ্ছি দরজা এ দরজাটা কে কে এমন ডাকাত আছে যে তো অপমঞ্চলের বাড়ি ডাকাতি করে দেখি তোদের কার কয়টা মাথা নিতেই তো তপমঞ্চলের হুঙ্কার শুনিয়া অস্থির উত্তর হইল একসঙ্গে ভীষণ হাড়ে শব্দে একদল ডাকাত জয়মাকারী বলিয়া চেঁচাইয়া উঠিল সেই চেঁচানিতে কানাইও বলাই সর্দার এবং ছাত্রের দলও সজাগ হইয়া বাড়ির দিকে ছুটিয়া আসিল সেখানে গ্রামের লোকেরা দস্যু জাগানের হাত হইতে রক্ষা পাইবার জন্য লাঠি ফেলতে তরোয়াল চালাইতে এবং সর্বপ্রকার হাতিয়ার ধরিতে জানিত নতুবা সেখানে গ্রামে বাস করা কঠিন ছিল একদিকে কানাই বলাই আরেকদিকে টাকাদের দল বৃষ্টি এবং ঝড়ের বেগ তখন কোনো একটা কমই আছে রাত্রিও প্রায় শেষ হইয়াছে দুরুম দুরুম রোগে আরম্ভ হইল দালানের দরজার ধাক্কা নিতাই বাবু চিৎকার করিয়া কহিল ঠাকুর এবার তোমার মাথা নিয়ে তবে ছাড়বো দেখি কে তোমায় বাঁচায় বেইমান তো এত বড় সাহস এত বড় নিমখারাম তুই এই বলিয়া তর্কপঞ্চন মহাশয় নিজে দরজা খুলিয়া বাহির হইলেন এবং উঠোনায় নামিয়াই বাঘের মতো ঝাঁপাইয়া পড়িলেন নিতাইয়ের নিতাইয়ের মাথার ঝাঁকড়া চুল ধরিয়া এমন টান দিলেন এবং দমদম করিয়া তাহার বুকে পিঠে অনবরত এমনভাবে লাঠির আঘাত করিতে লাগিলেন যে নিতাই প্রথমটা একেবারে হইয়া পড়িয়াছিল পরে সে অবস্থা বুঝতে পারিয়া তর্ক পঞ্চায়নকে জড়াইয়া ধরিল দুইজনে আরম্ভ হইল লাঠালাঠি আর যাত্রালাঠি ওদিকে কানাই ও গলাই লাভ দিয়া আসলে উঠোনের ওপরে ছাত্রদের ও কানাই গলাইয়ের অদ্ভুত পরাক্রমে দেখাতে তোমার বলিল বলাইয়ে ও কানাইয়ের লাঠি খায় কোনো ডাকাতে পা ভাঙিল কারো হাত ভাঙিল কেউ পলাইয়া গেল চারিদিকে ডাকাতদের এবং কানাই গলায় ও শিষ্যদের চিৎকারে হৈ হৈ কাণ্ড বাঁধিয়া গেল এদিকে অসাধারণ শক্তিশালী তর্কপঞ্চনের আক্রমণে নিতাই বারবার করুণ কণ্ঠে বলতেছিল ঠাকুরমশাই ছেড়ে দিন আর ডাকাতি করব না কানাই ঠাকুরমশাই সাহায্যের জন্য ছুটিয়ে আসিয়াছে নিতাইয়ের দল নিতাইকে তর্ক পঞ্চালনের কবল হইতে ছাড়াইবার জন্য চেষ্টা করিতেছে কিন্তু কানাই ও শিষ্যদের আক্রমণে তাহারা থেকে যে যেদিকে পারে পলাইতে আরম্ভ করিল অন্যদিকে জগদম্বা ঠাকুর ঠাকুর যেমন একটি চোর শীতের ভিতরে গিয়া পা বাড়াইল অমনি খর্গ দিয়া দিলেন এক কোপ তাহার অবস্থা দেখিয়া অন্য চোরেরা তাহাকে ফেলিয়াই ভয় ভয়ে ছুটিয়া পালাইল বাহিরের গোলমাল শুনিয়া জগদম্বদেবী প্রাঙ্গণে আসিয়া দেখিলেন কক্ষ পঞ্চায়নকে ডাকাতের আক্রমণ করিয়াছে তখন তিনি চুপ করিয়া থাকিতে পারিলেন না খাড়া হাতে করিয়া উন্মাধুনির মতো ছুটিয়া আসলেন এবং ডাকাতদের যাহাকে পাইলেন তাহাকেই আঘাত করতে লাগিলেন সেই শক্তিশালী নারীকে আদুলায়িত কেশে ও বিশ্বস্ত বেশে দেখায় দেখিতেছিল দেখাইতেছিল রণরঙ্গিনী কালিকার মতো পরস্পর জাতীয় আঘাতের পর আঘাতে নিতাই ও তত্ত্বপঞ্চায়ন উভয়ই অচেতন প্রায় হইয়া পড়িয়াছিল প্রভাত হইলে গ্রামের লোকেরা দেখিল কয়েকজন ডাকাত ধরাশায়ী হইয়া পড়িয়া আছে বাড়ির চারিদিকে রক্তে রঞ্জিত বাড়ির ভিতর একটা পা কাটা চোর পড়িয়া আছে সকলে মিলিয়া তর্কপঞ্চরণ মহাশয়কে ধরাধরি করিয়া ঘরে লইয়া গেল এবং তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিল তাহারা নিতাই এবং অন্যান্য ডাকাতদের শক্ত করিয়া মাধিয়া বাহিরের ঘরে রাখিয়া দিল থানায় খবর দিলে যে রামসদরের দারোগা সদর ঘরে তথ্যপঞ্চালনের বাড়ি আসিলেন দারোগাবাবু সব দেখিয়া শুনিয়া ডাকাতদের চালান দিলেন তর্কপঞ্চালন মহাশয় তখন অনেকটা সুস্থ হইয়াছিলেন দারোগাবাবু তাহার মধ্যে সব কথা শুনিয়া কহিলেন তর্কপঞ্চালন মহাশয় আপনি শুধু পণ্ডিতই নন রণপণ্ডিত বটেন ধন্য আপনি বিচারে চোর রাখার দলে গুরুতর দণ্ড হইল সেখানে সেই অঞ্চলের লোকের মুখোমুখে শোনা যাইত তথ্যপঞ্চনের ডাকাত ধরা এই সত্য কাহিনী এই ঘটনার পর ওই গ্রামে আর ডাকাতি হয়নি ধন্যবাদ নমস্কার